মনে চাইতেছে করতেছে করুক নাম কি ভাই এটার স্যান্ডউইচ স্যান্ডউইচ এগ স্যান্ডউইচ হ্যাঁ এটা খুব মজার খাবার খুব ভালো লাগে প্রাইস কত পুরোটা চল্লিশ টাকা হাফ হলো বিশ টাকা হাফ হলো বিশ টাকা পুরাটা হলো চল্লিশ 听了吧。 में सब আপনার তোমার খেলি আছে না কুমারখালীতে গেছিলাম পূজার মেলা তো আমার এটা বানান দেখে অনেককে আপনাদের মতো অনেককে ছেলে আইসা তো মামা আপনার আবার বানান আমরা একটু ভিডিও করি ভিডিও তো আমার দোকানে ডিম চপ স্যান্ডো রসুনের চপ চিংড়ি মাছের চপ মানে যা যা বানাইলাম দু একটি ভিডিও করে নিলাম তোমার আমাদের ভালো লাগতেছে আমি ভিডিও করবো শুনেছি এই পাশে তো গরম কেবল ই করলাম না আচ্ছা এইটাই নাই কাটেন না না না দুটো একসাথে দুটো একসাথে আপনি তো দিতেছি দাদা সস দিয়ে মামার কাছে দিয়েছিল মামার সস দিয়ে আইডিয়া না আইডিয়া না আইডিয়া না আইডিয়া না আমাদের ওইটা নামা এটা নামাই ওটা কম করে ওর পরে কাটবো এক একটা একটা একটা একটা আচ্ছা, হয়েছে لكن لكن لكن لكن